আজকে আমি আপনাদের সাথে একটা কনভারসেশন শেয়ার করব। কনভারসেশন মানে হচ্ছে দুজন পার্সনের যেই কথা হয় ওয়েল সো দুটো বন্ধু ছিল একটা বন্ধু আরেকটা বন্ধুকে তার বার্থডের ইনভাইটেশন দিতে এসেছে সো প্রথম বন্ধুটি তার সেকেন্ড বন্ধুটিকে বলছে যে কালকে আমার বার্থডে পার্টি হবে সাতটায় আমি চাই তুমি কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই চলে এসো এবং তার বন্ধু তাকে উত্তর দিল চিন্তা করো না আমি যথাসময়ের আগেই চলে আসব ওয়েল সো অন টাইম আমরা আগের লেসনে কি শিখেছিলাম যে এক্স্যাক্ট কোনো একটা সময় বোঝাতে যে এক্স্যাক্টলি সাতটায় আসব বা এক্স্যাক্টলি সাতটায় আমি থাকব এক্স্যাক্ট টাইম বোঝাতে আমরা ইউজ করি হচ্ছে অন টাইম অ্যান্ড আজকের লেসনে আমি আপনাদের সাথে শেয়ার করব যে যথাসময়ের আগে যদি আপনি উপস্থিত হয়ে যান কিংবা হয়ে যেতে অর্থাৎ আগে বুঝাতে আমরা কি ইউজ করছে সো ইয়াস হ্যালো আসসালামু আলাইকুম everyone this is Miss Shrabanti Bhattacharya as you know আজকে আমাদের লেসন হচ্ছে ইন টাইমের ব্যবহার আমি ফার্স্টে আপনাদের সাথে একটা কনভারসেশনের একটা এক্সাম্পল দিয়েছি যেখানে আমি বলেছি যে আমি যথাসময়ের আগেই চলে যাব এই যে অবস্থাটা আপনি বুঝাচ্ছেন যে হ্যাঁ তুমি চিন্তা করো না আমি এক্সাক্ট টাইমের আগেই চলে আসব। তখন আপনি ইউজ করবেন in time for example don't worry I will arrive there in time অথবা don't worry I'll go there in time তার মানে হচ্ছে যে তুমি চিন্তা করো না আমি যথাসময়ের আগেই উপস্থিত হয়ে যাব এরকম আরও অনেকগুলো এক্সাম্পল কিন্তু আপনারা মেক করতে পারেন আপনারা আমার সাথে সাথে কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন যে অন টাইম কোথায় বসাতে হচ্ছে ইন টাইম কোথায় বসাতে হচ্ছে কারণ আমরা যখন রেগুলার লাইফে কারোর সাথে কথা বলি তখন আমরা কিন্তু হুট করে যদি এগুলো প্র্যাকটিস না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আমাদের মানে মনে থাকবে না যে এটা আসলে কোথায় কখন ইউজ করতে হবে সো ইন টাইম আমরা কখন ইউজ করব ইন টাইম আমরা ইউজ করব কোনো কিছুর আগে বুঝাতে হলে এক্স্যাক্ট টাইমের আগে বুঝাতে আমরা ইউজ করব ইন টাইম ওকে আরেকটি এক্সাম্পল আমি দিচ্ছি a bridge the office in time এর মানে হচ্ছে যে অফিস নয়টা শুরু হওয়ার কথা ছিল আমি নয়টার আগেই অফিসে চলে এসেছি সো এই প্রত্যেকটা সিচুয়েশন কিন্তু আপনাদেরকে ইউজ করতে হয় আমাদের ডেইলি লাইফে অ্যান্ড বেসিক ইংলিশ যেটা আছে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য কিন্তু আপনার বেসিকটা অবভিয়াসলি ক্লিয়ার করতে হবে অ্যান্ড ডেইলি লাইফে কনভারসেশন ফ্রেজেস এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার প্রনাউন্সিয়েশন সাথে আপনার স্পিকিং স্কিল আরও অনেক বেশি রিচ হবে So that's all for today. Thank you so much for watching this video. See you in the next lesson.